হ্যালো গাই আজকে আমি মাংস রান্না করছি আমার সাথে অভিদা আছে এখন নিজেকে তুলে দেখা যাবে হ্যালো আজকে আমি মাংস রান্না করছি আমার সাথে অভিদা আছে এখন নিজেকে মাংসটা খুবই সুন্দর রান্না করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন জাস্ট আপনাদেরকে মাংস ভিউটা তো এখানে দেখতে পাচ্ছেন গাইড যে আমি এখন মাংস কষাচ্ছি মাংসটা খুব সুন্দর কালার হয়ে গিয়েছে আর জলটাও বেরিয়ে যাচ্ছে মাংসের থেকে দেখেই এখন লোভ লাগছে মনে হচ্ছে সব একবারেই খেয়ে নিই এখন বাট এখন তো খাওয়া যাবে না দেখা যাক মাংসটা আপাতত না কমপ্লিট আর খালি খাইছিলাম তার কারণে কুকিং করছিলাম তো যদি আমার এই ড্রেসটা একটু ওয়েস্ট হয়ে যায় ডিনার টাইম খাওয়া দাওয়া করে ভাত দিয়ে দিয়েছে